কোরআনে পাকের সৌরাত বাণী ইসরায়েলের এক নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে আল্লাহর বড়ত্ব আল্লাহর মহিমা আল্লাহর করুণা যা মানুষে পারে না যা কেউ পারে না সেটা পারে কে আল্লাহ রব্বুল আলমী নিজের কাজের উপর নিজে অবাক হয়ে গেছেন যে আল্লাহ রব্বুল আলমিন এমন একটি কাজ বান্দাবান্দির জন্য আমার নবীজিকে উপহার দিলেন যে কাজটি আল্লাহ আদৌ কোনো নবীর জন্য করে নাই যা মানুষে কল্পনাও করে নাই অবস্থায় সুবাহ আর সেটি ছিল আমার নবীজের মেয়েরাজ নবী সাল্লাহ আলী ওসাল্লাম আওয়াজ দিয়ে বলল সুবাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকের সাথ করতেন সুবাহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদ المسجد الحرام إلى المسجد الأقصى আল্লাহ পাক বলতেছেন সুবাহানা পরম মহিমাময় সেই সত্তা সুবাহানা আল্লাহ অবাক আশ্চর্য অবাক করার শব্দ এখানে ব্যবহার করেছেন আর ওই ভাষার মধ্যে সর্বোচ্চ বিস্ময়কর অবাক করা শব্দ কোনো অলৌকিক মানুষের চিন্তার উপরে উঠতে কোনো ঘটনা সংঘটিত হলে তখন সেই অবাক করা বিষয় ঘটনা মানুষ উপলব্ধি করে কি বলে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমী বলছেন সুবাহান আল্লাহ তিনি পরম মহিমাময় সত্তা তিনি কতই না পবিত্র তিনি কতই না মহান যিনি আশ্রবেহি যিনি তার বান্দাকে নৈশ ভ্রমণ করিয়েছিলেন লাইলাম কোন একটি রাত্রিতে এই মাসের সাতাশ তারিখ রাতে সাতাশ তারিখে আল্লাহ রব্বুল আলমিন এই মাসের আল্লাহ রব্বুল আলমিন আমার নবীজিকে নৈশ গমন করিয়েছেন আবার একই রাত্রিতে মসজিদ হারাম থেকে বাইতুল মাকদিস বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্ত আসমান পেরিয়ে আল্লাহর আরশা আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করে একই রাত্রিতে আবার আল্লাহ রব্বুল আলমিন আমার নবীজিকে আপন করে ফিরিয়ে দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন সুবাহ এখানে মেরাজের ঘটনা এটা আমাদের বিশ্বাসের বিষয় মেরাজের এই ঘটনাকে উম্মদকে বিশ্বাস করতে হবে এই মেয়েরাজের বিশ্বাসের সাথে আমার নবীর মর্যাদা জড়িত আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ কেউ যদি মেয়েরাজকে অস্বীকার করে তাহলে সে নামাজকে অস্বীকার করলো কারণ নামাজ হলো কার দান মেয়েরাজের দান আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ আমরা অনেকে যারা বেশি শিক্ষিত অনেকে আমরা যুক্তি দিয়ে নিজের মেধা দিয়ে আল্লাহকে বুঝতে চান ইসলামকে বুঝতে চান আল্লাহ বলছে তুমি তোমার মেধা দিয়ে তুমি ইসলামকে বুঝতে যেও না আল্লাহ যা বলছে আমার রাসুল যা বলছে তাই তোমাকে বিশ্বাস করতে হবে আর এই বিশ্বাসের নাম হলো ইমান কারণ আমরা যখন চিন্তা করি আমাদের যেখানে চিন্তা শেষ হয় সেখানে আমি যে বড় বুদ্ধিজীবী আমি যে বড় জ্ঞানী আমার চেয়ে একজন বড় জ্ঞানী যিনি আমাকে ভুল ইনফরমেশন দিয়ে আমাকে বিপদগামী করতে পারে সে সবসময় বসে থাকে সেই হচ্ছে ইবিলিশ শয়তান আওয়াজ দিয়ে বলুন নাওয়াজ কারণ আপনি যে লাইনের বড় শিক্ষিত ইবিলিস আপনার জন্য যে শয়তান নিয়োগ করেছে সে কিন্তু আপনার চেয়ে আরো বড় পণ্ডিত ঠিক কিনা বলেন কারণ একজন দোকানদার সেই দোকানের হিসাব মেলে না তাকে বলল তুমি নামাজে দাঁড়িয়ে যাও কোথায় দাঁড়িয়ে যাও নামাজে দাঁড়িয়ে যাও তার তোমার হিসাব মিলে যাবে কেন কারণ শৈতান চিন্তা করবে ওকে আল্লাহর দিন থেকে ফেরানোর জন্য আমি ওর মাথায় ওর হিসাবটা বুঝিয়ে দিব ঠিক কিনা আপনি ফজরের নামাজের আগে ঘুম থেকে অনেক কষ্ট করে উঠেছেন আপনি বাথরুমে গেছেন শয়তান আপনাকে এমন একটা চিন্তা ঢুকাই দিবে আপনার গবেষণাতে নামাজ শেষ হয়ে গেছে ঠিক কিনা এই জন্য আমাদেরকে কোরআন হাদিসকে বিশ্বাস করতে হবে আর না হয়তো যুক্তি দিয়ে ইমানকে রক্ষা করা সম্ভব নয় কারণ আপনাকে বিপদগামী করার জন্য আপনার চেয়ে বড় শিক্ষিত শৈতান আপনার পেছনে গুড় করে ঘুরছে ঠিক কিনা বলেন যুক্তি দিয়ে ইসলামকে বোঝা যায় না আল্লাহর কোরআন এবং আমার নবীর হাদিসকে বিশ্বাস করতে হবে ঠিক কিনা একজন ফেরিওলা সাধারণ মানুষ অতি ক্ষুদ্র মানুষ তার একটা সন্তান জন্ম নিল অনেক সুন্দর ফুটফুটে ওই ছেলেকে সবাই দেখে বলে এই ছেলের চেহারা দেখলে মনে হয় না যে এটা আপনার ছেলে এরকম হয় কি না ওই ফেরিওয়ালা চিন্তা করলো আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর একটা সন্তান মেধাবী সুসন্তান আমাকে দান করেছে আমি তাকে সর্বোচ্চ টাকা পয়সা দিয়ে একটি দামি কলেজে লেখাপড়া করিয়ে তাকে আমি একজন গ্র্যাজুয়েটেড আমি তাকে একজন শিক্ষিত বানাবো ওই সন্তান বাবার অনেক অর্জিত কষ্টের টাকা দিয়ে লেখাপড়া করলো অনেক বড় বিজ্ঞানী হলো সেই চিন্তা করে আমি এত স্মার্ট এত সুন্দর আমার এত জ্ঞান সে তার বাবার প্রতি তার সন্দেহ হয়েছে এটা কি সত্যি কি আদৌ কি আমার বাবা কারণ আমি এত স্মার্ট আমার বাবা তো এত স্মার্ট না তাহলে আমি কিভাবে তার সন্তান হলাম এই এই সন্দেহ কে ঢুকাইতেছে শয়তান কে ঢুকাইছে তাহলে সে যদি নিজের চেহারার দিকে চিন্তা করে তাহলে তার যুক্তি দিয়ে সে বাবাকে স্বীকার করছে ঠিক কিনা বলেন হ্যাঁ। আর বাবাকে যদি অস্বীকার করে তাহলে ওই সন্তান কি বাবার কোনো সব সম্পত্তির মালিক হতে পারবে বাবার ঘরে তাকে জায়গা দেবে দেবে না ওই ছেলে সে যে তার বাবা কোনো দিন দেখে নাই কারণ বাবাকে তাকে জন্ম দিয়েছে সেখানে কি সেই ছিল কথা বলেন সে কি দেখেছে তার বাবা তাকে জন্ম দিয়েছে সেটা কি সেই দেখেছে দেখেছে শুধুমাত্র তার দুঃখী মা বলেছে বাবা বৎস এটাই হচ্ছে তোমার জন্মদাতা বাবা আর মার কথার উপর আস্থা বিশ্বাস রেখে সারা জীবন বাবার গোলামি করার জন্য ওই সন্তান যতই বড় শিক্ষিত হোক সেই ওই বাবার গোলামি করার জন্য সারা জীবন মাথাটা নুয়ে দেয় আওয়াজ দিয়ে বলুন সোবাহ শুধু কার কথা বিশ্বাস করেছে মায়ের কথা আমার বাবা যে আমার জন্মদাতা বাবা এটা আমি স্বীকার করছি কার কথা শুনে শুধুমাত্র আমার মায়ের কথা শুনে আপনি যদি মায়ের কথা শুনেন বাবা নিশ্চিত করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিনের কোরআনের বাণী থেকে আমার আমার নবী হচ্ছেন আরবের সবচেয়ে সত্যবাদী আসদিকুল আমিন আমার নবীর হাদিস কেন আপনাকে বিশ্বাস করতে কষ্ট হয় সুতরাং মেরাজকে অস্বীকার করার কোনো সুযোগ আছে নাই কারণ যেটা মানুষে পারে না মানুষে কল্পনা করে না সেটা করতে পারে কে আল্লাহ আল্লাহ বলেন তোমার কতটুকু জ্ঞান আছে অমা উম মিনাল ইলমি ইল্লা কলিলা আমি তোমাকে অল্প জ্ঞান দান করেছি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে জ্ঞান দান করেছে কি অতি অল্প কারণ আপনি একজন ডাক্তার আপনাকে যদি কোরআন শরীফ নিয়ে বসিয়ে দেওয়া হয় যা কোরআনের অনুবাদটা করে দেন সে কি পারবে আর আমাকে যদি বলে আপনি এমবিবিএসের একটা বিষয় নিয়ে একটা লেকচার দেন আমি কি পারবো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সীমিত জ্ঞান দান করেছি একটা সাবজেক্টে পড়াশোনা করলে আর এক সাবজেক্টে তোমরা জিরো হয়ে থাকো আর সকল জ্ঞানের সব জ্ঞান দাতা কে আল্লাহ আল্লাহকে বোঝার মতো শক্তি আল্লাহকে দেখার মতো চক্ষু শক্তি শ্রবণ শক্তি আল্লাহ আমাদেরকে দেয় নাই এই জন্য তো যদি আমাদের সেই শক্তি থাকতো পাওয়ার থাকতো কোরআনের প্রয়োজন ছিল আমরা কোরআন ছাড়া আল্লাহকে চিনতে পারতাম ঠিক কিনা বলেন ভাইয়ের আমার বন্ধুর আমার বলতে চাচ্ছিলাম আল্লাহ বলেন আমার নবীর মেয়েরাজ দিয়ে সন্দিহান হয়েও না একই রাত্রির ভিতরে আল্লাহ রব্বুল আলমিন সাদাসমানের সমস্ত নিদর্শন দেখিয়ে দিয়ে আল্লাহর সাথে একাকারে সাক্ষাতে মিলিত করে আবার একই রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে আবার নিজের বাড়িতে ফিরিয়ে দিতে পারেন কে আল্লাহ বলেন সেই পরম মহিমাময় সত্তা যিনি তার বান্দাকে নৈশ ভ্রমণ করিয়েছেন লাইলাম রাত্রের কিনো কিছু অংশতে এখানে আশ্রা অত্ত নৈশ ভবন বেআবদিহি তার বান্দাকে কার বান্দাকে আল্লাহর বান্দাকে আমার রাসুলকে কোরআনের বাসায় বান্দা বলেছেন এই বান্দা শব্দ কত মধুর এখানে আমার আল্লাহ আমার নবীর সামনে বলেছে আব্দুল আব্দুল শব্দের অর্থ হলো বান্দা আমার নবী আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করেছিলেন আল্লাহর এবাদত করতে করতে মাহবুদের প্রতি এত বেশি আবাদত করেছেন আর এবাদত করতে করতে আমার আল্লাহ আমার নবীর উপর রাজি হয়ে গেছেন এবং আমার নবীকে বন্ধু বানিয়েছেন এই জন্য আমার নবীর শান আল্লাহ রব্বুল আলমিন আব্দুল শব্দ ব্যবহার করে আমার নবীর প্রতি আমার আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ মোহাব্বতের পরিচয় এবং নিদর্শন দেখিয়ে দিয়েছে অবস্থি বলুন সোহান আল্লাহ এই জায়গার মধ্যে অনেক বড় বড় আলেমরা এখানে আব্দুল শব্দের অনুবাদ বিকৃত করে ফেলে তারা মনে করে আমার নবীর স্থানে আব্দুল শব্দটা তারা নিজেকে অনেক ছোট মনে করে নবীর স্থানে আব্দুল কিভাবে ব্যবহার হবে অথচ আমার আল্লাহর ভালো লেগেছে আর আপনার কেন খারাপ লাগবে ঠিক কিনা আপনি কলিমা শাহাদাত পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ আব্দুল শব্দ কি আগে আব্দুহু ওয়া রাসূলুহু আল্লাহর বান্দা এবং রাসূল নুরানিতে পড়েছেন কিনা আল্লাহ বলছেন আমি আমার বান্দা খে আমি আমার খে যিনি আমার যার মতো এবাদত আমার প্রতি পৃথিবীতে কেউ দেখাতে পারে নাই এই জন্য আমি শ্রেষ্ঠ নিয়ামত মেয়েরাজ আমি আমার নবীকে দান করেছি আওয়াজ দিয়ে বলুন সুবাহ আল্লাহ